তুমি ডান দিকে যাও নিয়মিত সচেতনমূলক কার্যক্রম মূলত জেলা সরকারের কার্যক্রম এই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মধার এই লাইনের একদম পুরোপুরি সেই সঙ্গে আপনাদের প্রত্যেকের হাতে মনে হয় একটা বটে কিন্তু এই সফলতা নিয়ে যাবে চিফ